वन्दे गुरुपदद्वन्द्वं भक्तबिन्दसमन्वितं श्रीचैतन्यप्रभुं वन्दे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनो समायुक्तं बिन्दावनं मनोहरम् Vancha kalpataruvaśya kipa sindhubevacha Patitanang pavanebha vishnavibhyo namo namaha Mukang karoti vacha lang pangung lang haitgirim Yat kipa tamahang bande paramananda madhavam Vrindavai tulsidevai piyavai kesavasacha Shuna bhakti devi sattvatvai namo namaha नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरय सङ्कीर्तने कृष्णकथोपदेश गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्तगुरुभक्तियुक्तो भक्तिप्रमदाक्षजगोद्वरुण्य धैर्यं सदा परिभवग्नमपिष्टतोऽहम् तीर्थास्पदं शिवविरुञ्चुनुतं शरण्यं भीतात्तिहं पनुतपाल्लभवाद्दिपूतं वन्दे महापुरुष ते चरणं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरजित किमपि गपवधूष्वदर्शि पूर्णानुरागरससागरसारमूर्तिः साराधिकामयि कदा कृपाम् श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदी गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदी गौरभक्तबिंद हरे कृष्ण हरे कृष्ण कृष्ण कृष्ण हरे हरे हरे राम हरे राम राम राम हरे आजानुलम्बितभुजौ कनकाबुदातु सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ भीष्माम्बरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणा भुखारो हरे कृष्ण हरे कृष्ण कृष्ण कृष्ण हरे हरे हरे राम हरे राम राम राम हरे हरे नमामि गंगे तव पंकज सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं गङ्गातरङ्गरमणीयजटा कलापं गौरी निरन्तरविभूषिः त्ववामभागम् नारायणो प्रियमनङ्गमदापहारं वरानसिपुरपति भजवीशनाथं वागीषजुष्वदने लक्ष्मीर्जस्य च भक्षसि यस्यास्ति हृदयसंवित् त्वं निसिंहमहं भजे हरे कृष्ण हरे कृष्ण कृष्ण कृष्ण हरे हरे हरे राम हरे राम राम राम हरे हरे यस्माद् प्रिया प्रियवियोगसंयोग जन्मो शोकाग्निना सकलजनिसुदह्यमानः दुक्षौषधम तदपि दुक्षम अतत्या अहम भमो नुभमी वद मे तवदासोगम यस्माद् प्रिया प्रिय वियोग संयोग शोकाग्निना सकलजनुसुदह्यमान दुक्षौषधम तदपि दुक्षम अतत्या अहम ভমো বদমে তবদাসযোগম গৌরীয় গোষ্ঠীপতি শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাত পরমংস জগৎগুরু বলেছেন জানিয়েছেন প্রত্যেক মঠ মন্দিরে প্রত্যেক মঠ মন্দিরের প্রাঙ্গণেতে হরিকথা হরিকীর্তনের সংকীর্তন যোগ্য প্রজ্বলিত রাখতে হবে গৌরীয় গোষ্ঠীপতি শ্রীশিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন প্রত্যেক মঠ মন্দিরের প্রাঙ্গণেতে ভগবানের হরিকথা হরিকীর্তন সংকীর্তন যজ্ঞ যজ্ঞের অগ্নি সর্বদা প্রজ্বলিত রাখতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা ভগবানের নাম সংকীর্তন যজ্ঞের অগ্নি প্রজ্বলিত রাখতে পারব ততক্ষণ পর্যন্ত কোনো সমস্যা আমাদের ভজনে দেখা দেবে না যেই মুহূর্তে আমাদের সংকীর্তন যজ্ঞ আগ্নি নির্বাপিত হবে তখনই নানা রকম ছিদ্রান্বেষণ হিংসা বিদ্বেষ পরস্বিক কাতরতা অপরের দোষানুসন্ধান বিভিন্ন রকমের দোষ বিভিন্ন রকমের সমস্যা আমাদেরকে পীড়িত করবে বিভিন্ন রকমের এইসব সমস্যা আমাদেরকে পীড়িত করবে আমরা ভগবত ভজন থেকে বিচ্ছিন্ন হয়ে যাব ভগবত ভজন করতে পারবো না একজন বদ্ধ জীবকে একটা মহামায়ার মোহমায়ার গর্ত থেকে মহামায়ার দুর্গ থেকে উদ্ধার করে নিয়ে ভগবানের নিত্য সেবায় পৌঁছে দেওয়ার মতো এত বড় পরোপকার আর কোনোদিন হতে পারে না শিল পৌপা জানিয়েছেন একজন বদ্ধজীবকে মহামায়ার দুর্গ থেকে মোহমায়ার গর্ত থেকে বার করে নিয়ে ভগবত চরণে পৌঁছে দেওয়া নিত্য সেবায় পৌঁছে দেওয়ার মতো এত বড় পরোপকার আর কোনোদিন হতে পারে না এত বড় পরোপকার শিল প্রহ্লাদ মহারাজ থেকে আরম্ভ করে আমাদের যত মহাজন আছেন সমস্ত মহাজনবৃন্দ আমাদের ভগবত ভজনের উৎসাহ দিয়েছেন ভগবত ভজনের এক উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের সম্মুখে না থাকলে আমাদের সম্মুখে এক জ্বলন্ত আদর্শ না থাকলে আমরা অনুপ্রেরণা পাই না ভজনে বদ্ধজীবের সম্মুখে একটা জ্বলন্ত উদাহরণ যতক্ষণ উপস্থিত না থাকে আদর্শ ততক্ষণ পর্যন্ত তারা ভজনেতে কোনো উৎসাহ পায় না আবার কপটতা থাকলে আবার কপটতা থাকলে সম্মুখে যদি জ্বলন্ত আদর্শ উপস্থিত থাকে তথাপি আমরা ভজন করতে পারি না কারণ আমরা কপটতা আশ্রয় করলে বাস্তব সত্যবস্তু থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি ভজন করা সম্ভব হয় না দ্বাদশ মহাজনের একজন প্রহ্লাদ মহারাজের গুরুত্ব শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু পর্যন্ত পুনঃ পুনঃ আমাদেরকে জানিয়েছেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু পরাৎপর অখিলেশ্বর তিনি পর্যন্ত আমাদের প্রহ্লাদ মহারাজের গুরুত্ব আমাদেরকে জানিয়েছেন যদি কেউ এঁচড়ে পাকা হয় You cannot understand. I am speaking Bengali. যদি কেউ এঁচড়ো পাকা হয় আর গৌরাঙ্গ মহাপুর আনুগত্যে যদি বলতে থাকে এও বাহ্য আগে কহ আর it is external you can speak more like in front of Mahap, in front of Rai Ramananda, Gauranga Mahaprabhu speaking, it is external, you can go, you can speak more. আমরা পতিত জীব আমরা যদি শ্রী গৌরাঙ্গ মহাপুর অনুকরণে ভজনের সমস্ত রাস্তাগুলোকে ভজনের সমস্ত পর্যায়গুলোকে ভজনের সমস্ত পর্যায়গুলোকে আমরা যদি উপেক্ষা করে বারবার কথাই বলতে বারবার কথাই বলতে থাকি কপটতা করে যে এহ বাহ্য আগে কহবা I am a big monkey so you can speak more elevated philosophy তার পতন অনিবার্য সে পতিত জীব যে ব্যক্তি দ্বাদশ মহাজনকে উপেক্ষা করে যে ব্যক্তি দ্বাদশ মহাজনকে উপেক্ষা করে গৌরাঙ্গ মহাপ্রভুর অনুকরণে পুনঃ পুনঃ বলতে থাকে এও বাহ্য এ বাইরের জিনিস আরও ভালো আরও গভীর কথা বলো যারা এই কথা বলেন তারা নিজের ওজনটাকে মেপে দেখেন না নিজের কতটা ওয়েট নিজের কতটা গ্র্যাভিটি আছে গুরুত্ব আছে সেটা তারা মেপে দেখে না তারা নিজেকে অনেক বড় সাধু বড় আচার্য প্রমাণ করার জন্য প্রায়ই কথা বলে থাকেন এও বাহ্য এটা বাইরের জিনিস আরও গভীর কথা বলো আমরা বলি যদি কেউ ব্যক্তি নিজের ওজনটাকে মেপে দেখে তাহলে দেখা যাবে প্রহ্লাদ মহারাজের ভজনের প্রহ্লাদ মহারাজের ভজনের প্রহ্লাদ মহারাজের ভজনের ত্রিসীমানায় তাদের নাম আসবে না প্রহ্লাদ মহারাজের ভজনের এরিয়াতে তাদের নাম আসবে না তারা কপট আমি জানি অনেকেই হয়তো বলবেন প্রহ্লাদ মহারাজের ভজন হল জ্ঞানমিশ্রা ভজন আমি জানি আই নো প্রহ্লাদ মহারাজের ভজন জ্ঞান জ্ঞান জ্ঞানমিশ্রা ভক্তি প্রহ্লাদ মহারাজের কিন্তু জ্ঞানমিশ্রা ভক্তি হলেও প্রহ্লাদ মহারাজের জ্ঞানমিশ্রা ভক্তি আমি জানি কিন্তু প্রহ্লাদ মহারাজের জ্ঞানমিশ্রা ভক্তি হলেও প্রহ্লাদ মহারাজের অবস্থাটা প্রহ্লাদ মহারাজের ভজনের অবস্থাটা যদি কেউ বিচার করে দেখে যদি বাচাল হয় সে তো বিচার করতে পারবে না যদি এরা কিছুমাত্র গুরু কৃপা থেকে থাকে প্রহ্লাদ মহারাজের যদি গুরুত্বটা সে অনুভব করে তাহলে যে জানতে পারবে হতে পারে জ্ঞানমিশ্রা ভক্তি কিন্তু জ্ঞানমিশ্রা ভক্তি হলেও জ্ঞানমিশ্রা ভক্তি হলেও প্রহ্লাদ মহারাজের ভিতরে প্রহ্লাদ মহারাজের হৃদয়ে কোনো রকম কামনা বাসনা ছিল না ব্রহ্মলোক থেকে আরম্ভ করে ব্রহ্মলোক থেকে আরম্ভ করে রসাতল পর্যন্ত right from the beginning beginning of Brahmaloka up to Rasatala if any object anything you like very much you like to enjoy then you cannot do Hari Bhajan. I cannot cheat you. Brahmaloka থেকে আরম্ভ করে যদি রসাল রসাতল পর্যন্ত কোনো বস্তু কোনো ব্যক্তির প্রতি আমাদের লোভ থাকে লালসা থাকে সেই পর্যন্ত আমরা ভজন করতে পারবো না হরিভজন হবে না প্রহ্লাদ মহারাজ যদিও জ্ঞানমিশ্রা ভক্তি জ্ঞানমিশ্রা ভক্তির মধ্যে প্রহ্লাদ মহারাজের ভক্তি হচ্ছে শুদ্ধ ভক্তি প্রহ্লাদ মহারাজের ভক্তি শুদ্ধ ভক্তি আমি জানি প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজের ভক্তিকে জ্ঞানমিশ্রা ভক্তি কেন বলা হয় ওয়াই উই সে প্রহ্লাদ মহারাজের ভক্তি জ্ঞানমিশ্রা ভক্তি because Prahlad Maharaj thinking Bhagavan can save me always I am not worry about that Bhagavan can save me no problem why should I worry এই যে ভাবটা भगवान আমাদেরকে রক্ষা করবে এটা জ্ঞান मिश्रा ভক্তি বোঝা গেল this conception is a touch of jnana mishra bhakti জ্ঞান मिक्सिंग ভক্তি ভগবান জ্ঞান সেবা ব্রজবাসী দের ব্রজবাসী এই রকম نہیں I concept Krishna Krishna small boy I concept Krishna hop useless hop can chiding Krishna অলিভার ব্রজবাসী ব্রজবাসীদের কি রকম ভাব ব্রজবাসীরা তাদের মধ্যে জ্ঞান বিস্তার ব্রজবাসীরা তারা সবাই দেখেছে কিভাবে কৃষ্ণ গিরিরাজ গোবর্ধনকে ধরে কিভাবে ব্রজবাসীকে রক্ষা করেছেন এভরিবডি উইটনেস সবাই জানে সবাই জানে কৃষ্ণ দাবানল ফরেস্ট ফায়ার সেখান থেকে কিভাবে রক্ষা করেছে সবাই জানে কিভাবে কৃষ্ণ বরুণ বরুণালয় থেকে নন্দবাবাকে নিয়ে এসছে অল দে নোস সবাই জানে কিভাবে বকাসুর অগাসুরকে কৃষ্ণ নিধন করেছে স্টিল আফটার দ্যাট তবুও তারপর কৃষ্ণ ভগবান this conception not coming Krishna Bhagavan is killing অসুর পুতনা এদি দ্যাটস মিন শুদ্ধ ভাব নেবা এরকম ধরনের ভাব ব্রজবাসী ছাড়া জগতের কাউর মধ্যে নাই ব্রজবাসী ছাড়া ব্রজবাসী ছাড়া আর জগতের কাউর মধ্যে এ ধরনের ভাব নাই কৃষ্ণ স্মল কৃষ্ণ ছোট Krishna I can save Krishna what Krishna can do if I can not help এই ভাবটা এই শুদ্ধ ভাব Bhagavan can give everything Bhagavan is omnipresent ভগবান আমরা গৌরীয় মঠের ভক্তরা we Gaudiya Math devotee don't like to think that way আমাদের বেসিক্যাল ভজন হল রূপানুগ ভজন গৌ আমাদের রাগানুগ ভজন রাগানুগ ভজনে কৃষ্ণের যে অপ্লুয়েন্স কৃষ্ণের যে ঐশ্বর্য আমরা চিন্তা করতে চাই না আমরা কৃষ্ণের সঙ্গে লড়াই করতে চাই we like to fight with Krishna we like to kiss Krishna beat Krishna আমরা এ ধরনের রিলেশন সম্বন্ধ আমরা কৃষ্ণের সঙ্গে চাই কৃষ্ণের সঙ্গে ও ধরনের সম্বন্ধ কৃষ্ণ ভগবান প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজের জীবনে ব্রহ্মলোক থেকে আরম্ভ করে রসাতল পর্যন্ত কোনো বস্তুতে বিন্দুমাত্র অ্যাটাচমেন্ট আসক্তি নাই ভগবানের চরণে অনন্য শরণাগত ভক্তের ডিভোটির ফার্স্ট লক্ষণ কি what is the main and vital symptom of a devotee একটা ভক্তের ভাইটাল লক্ষণ কি অনন্য শরণাগত প্রহ্লাদ মহারাজ অনন্য শরণাগত সি ইজ দ্য বৈষ্ণব হতে পারে we know the Prahlad Maharaj jnanamishra bhakti okay বা still among all Galmis, jnanamishra bhakti devotee is topmost is bhakti approved by Nishingadev, Bhagavan, I like you, I love you, your mood. You are not at all worried about so much, you know, torture, everything done. You are calm and quiet. Bhagavan is there, no problem. Bhagavan amake rukha kurven. This is called Ananya Saranaguti. Ananya Saranagutir je bhakter modde thakve, take Bhagavan sarvat bhave rukha করেন ভগবান সর্বতভাগে তাকে রক্ষা করে থাকেন যা অনন্য শরণাগতি থাকে এনেছেন বৈষ্ণব বৈষ্ণবের ভাইটাল লক্ষণ সবচেয়ে বড় লক্ষণ বৈষ্ণবের প্রহ্লাদ মহারাজের ভক্তি জ্ঞানমিশ্রা ভক্তি আমরা জানি ভরত মহারাজের ভক্তি জ্ঞানমিশ্রা ভক্তি আমরা জানি Bharat Maharaj's bhakti can misra. But the condition of Prahlad Maharaj is more and more high than Bharat Maharaj. Bharat Maharaj was failure. He couldn't concentrate on Bhagavan. Maya, Devi, in the form of dear baby, came. Bhagavan's Maya ভগবানের মায়া দেবী ভগবানের মায়া ভগবানের মায়া হরিণ শিশু রূপ ধারণ করে ভগবানের মায়া হরিণ শিশু রূপ ভগবানের মায়া হরিণ শিশু রূপ ধারণ করে ভরত মহারাজের ভজন থেকে বিচ্ছিত করেছিল কিন্তু প্রহ্লাদ মহারাজকে প্রহ্লাদ মহারাজকে কেউ কোনোভাবে প্রহ্লাদ মহারাজকে কেউ কোনোভাবে ভজন থেকে বিচ্ছুত করতে পারেনি ডিভিয়েট করতে পারিনি রন্থিদেবের ভজন কর্মমিশ্রা ভক্তি রন্থিদেবের ভক্তি bhakti of Rantideva is karmamishra be still তবু রন্তদেব ওয়াজ সাকসেসফুল বা Bharat Maharaj was not successful follow কর্মমিশ jnanamishra bhakti is more high more and more high then karmamishra bhakti But still, Rantidev is successful. Rantidev success. But, Kintu Bharat Maharaj failure. Bharat Maharaj could not come out success. Why? Because though we know that Rantidev was doing Karma Mishra Bhakti, but perfect way. Karma Mishra Bhakti we know, but perfect way, exact way. Rantidev was, you know, performing, doing his bhakti perfect way, exact way. Maybe karma misra bhakti. But perfect way. Perfect way means 100% he was feeling from heart. সবসময় হৃদয় থেকে অনুভব করতেন যে কিছু আমি করি whatever I am doing all for Krishna all for Bhagavan all I am doing for Bhagavan I am serving one also I am doing Bhagavan, okay. I am thinking Bhagavan is there inside heart, like, like Uddhav Maharaj. Uddhav Maharaj, when going to pay Dandavat to Durjodhan, but the conception of Uddhav Maharaj is that I am paying Dandavat to Krishna, Paramatma, who is sitting inside, not to Durjodhan. Who is going to who is going to pay Dandavat to Durjodhan, wicked, idiot? দুর্যোধনকে কে দণ্ডবোধ করে দুর্যোধনকে দণ্ডবোধ তো করবো না উদ্ধব মহারাজের ভাব হলো উদ্ধব মহারাজের ভাব আমি দুর্যোধনকে দণ্ডবোধ করছি না উদ্ধব মহারাজের ভাব হলো আমি দণ্ডবোধ করছি দুর্যোধনের হৃদয়ের ভেতরে যে পরমাত্মা রয়েছে তাকে আমি দণ্ডবোধ করছি রন্তিদেব যখন যাকে যে কোনো যে কোনো সেবা করতেন any seva. Always thinking, I am doing for Bhagavan. I have no desire to take any result. Any situation Bhagavan put me into, granted. যে কোনো অবস্থায় রন্তিদেবের ভাব ভগবান আমাকে যে কোনো অবস্থায় রাখুক সে কোনো অবস্থায় আমি খুশি অলওয়েজ হ্যাপি যে কোনো অবস্থায় আমার কোনো কষ্ট নেই সো যদিও রন্তিদেবের কর্মমিশ্রা ভক্তি কিন্তু সে কর্মমিশ্রা ভক্তি এক্স্যাক্ট ওয়েতে বাস্তব রূপে অ্যাপ্লাই করেছিল সেই জন্য সাকসেসফুল আর ভরত মহারাজ যদিও জ্ঞানমিশ্রা ভক্তি he was progressing very nice way in the beginning his progress was remarkable Bharat মহারাজের অগ্রগতি খুব spectacular. Kintu finally failure. Because his target was not fixed, deviated. Mayadevi, Horin Shishu Rup Dharan Kore Tar kache elo. But what is the case with Prahlad Maharaj? Is there any father in this 14 world who can put Prahlad Maharaj in trouble? For which object Prahlad Maharaj can feel some attraction, you can show me? প্রহ্লাদ মহারাজ এ ব্রহ্মাণ্ডের কোনো বস্তুর জন্য প্রহ্লাদ মহারাজের হৃদয়ে কোনো কামনা বাসনা আছে কি কামনা বাসনা নেই only this factor Bhagavan can save me this okay jnana mishra bhakti still Nrisimha Bhagavan going to get certificate. You are the, you are the, you are the glowing example you are the glowing exam, example of my devotee. You are the glowing example of my devotee. If somebody asks, I can show Prahlad. You see Prahlad. Any condition, calm and quiet. We must learn. Amra, Simon Mahaprabhu Anugatte, Inchoda Paka, Inchoda Paka, Inchoda Paka, Hue, Simon Mahaprabhu, Nokol Kotegie, Mahaprabhu Nokol Kore Amra, Kohoni Bolvona, যে এটা বাহ্য এরা বাহ্য ব্যস্ত এরা আরও আগে অ্যাডভান্স কথা বলো আমরা এই কথা বলবো না আমরা সহজিয়া নই we are not Sahajiya we can follow Prahlad মারা বেসিক্যালি আমরা প্রহ্লাদ মাকে ইগনোর করতে পারবো না প্রহ্লাদ মহারাজের যে শ্লোক দিয়ে আমি শুরু করেছিলাম বড় গুরুত্বপূর্ণ শ্লোক প্রহ্লাদ মহারাজের যে শ্লোক দিয়ে আমি শুরু করেছিলাম যস্মাদ প্রিয়া প্রিয় বিয়োগ সংযোগ জন্ম না সকল জনিষুদহ্যমান দুঃখৌষধম তদপি দুঃখম অতদ্ধিয়া অহম ভূমনুবদ মে দাস্য দেহম ভূমনুবদ মে তব দাস যোগম প্রহ্লাদ মা স্পিকিং প্রহ্লাদ মহারাজ বলছেন এই জগতে যে সমস্ত সংসারী জীব আছে তাদের একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে মৃত্যু মৃত্যু আমাদেরকে একের থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে death death coming in our life death coming in our life making a separation with father mother husband wife daughter son a general phenomena Today I am kissing my daughter, tomorrow daughter die. Practical example. One rich man in South Calcutta, was so proud, rich man, very rich man. He used to come to mott sometime, কখনো কখনো মঠে আসতেন, গুরু মহারাজ তিনতলায় থাকতেন, মাধব গোস্বামী মাঝের মঠে তিনতলায় থাকতেন, কখনো কখনো দেখা করতেন ধন্যবাদ মহারাজ বা দিস মাছ Follow. One rich man used to come from South Calcutta to the mott of Satish Mukherjee Road, Calcutta. Guru Maharaj that time used to say, উপরে থাকতেন অনেক ভক্ত অনেক ভক্ত এসে মহারাজ দণ্ডবত ওকে গুরু মহারাজ used to give some advice. Who is going to care? One old man, একজন বৃদ্ধ মানুষ বলছেন কে শোনে But he was very proud of his own position. Akjon chele, one daughter, akjon chele, son, akjon daughter. Akjon konna, one daughter, one son. Very happy family. And the daughter is like, you know, eyes. Without eyes, you cannot see. If daughter says, we are gone, we are gone. So, used to laugh. Bas. At the age of nine years, daughter died. When daughter going to die, see, he gone mad. He gone like a mad. Ah, ah. He could realize life is unstable. He could realize life is unstable. Nothing. He could realize. He come to Guru Maharaj crying, crying. Guru Maharaj give consolation. গুরু মহারাজ তাকে শান্ত করলেন পরবর্তীকালে ওই ব্যক্তি গুরুপাদ পদ্মে থেকে হরিনাম এবং দীক্ষা নিয়েছিল হরিনাম এবং দীক্ষা ফ্রম গুরু মহারাজ বলো ম্যান আমাদের জীবনে যে সমস্ত সমস্যা যে সমস্তের যে আমাদের জীবনে যে সমস্ত সমস্যা আমাদের জীবনে যে সমস্ত সমস্যা আদি আমাদের কাছে আসে সেগুলোকে ভগবানের কৃপা হিসাবে গ্রহণ করা উচিত সেগুলো সবই ভগবানের কৃপা প্রহ্লাদ মহারাজ আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যত কিছু সমস্যা যত কিছু বিরাট বিরাট সমস্যা বিরাট বিপদ you can remember long ago I was speaking this হ্যাঁ অনলাইন কথা ইউ ক্যান রিমেম্বার না বিপদো নৈব বিপদো সম্পদো নৈব সম্পদো বিপদহ বিস্ফোরণম বিষ্ণু সম্পদো নারায়ণ স্মৃতি to remember Bhagavan is your healthy condition of your soul. To forget Bhagavan is your disease, big disease. বিপদো নৈব বিপদো সম্পদো নৈব সম্পদ বিপদ বিস্মরণম বিষ্ণু সম্পদো নারায়ণ স্মৃতি প্রহ্লাদ মহারাজ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যেটাকে তুমি তোমার জীবনে বিপদ বলে মনে করছো সেটা তোমার জীবনের বিপদ আদৌ নয় তুমি তোমার জীবনে যেটা বিপদ বলে মনে করছো তোমার জীবনে যে সমস্ত সমস্যা যে সমস্ত বিপদ তোমার জীবনে এসেছে বলে তুমি মনে করছো ওগুলো আদৌ বিপদ নয় তোমার বিপদ ভগবানকে ভুলে যাওয়া তোমার আসল বিপদ তুমি ভগবানকে ভুলে গেছো ওটা বিপদ নয় ওটা তুমি মনে করছো you think it is danger you think according to your own estimation you think it is danger in my life but not at all danger Tirandi bhikshuk you know know bhikshuk from Bhagavatam when everything gone from his life, not a penny reserve. Then seeking is my it is keeper of Bhagavan today. Tirandu Bhikkhuk, Jakantar Jibone Shamostukiji Cholegalo, is a very rich man. Birat Virat Potiboti Shali, big rich man. When all gone, even relative going to kick him, useless. Then he is thinking, Now, Bhagavan is very happy with me. Otherwise, why Bhagavan going to put me in this situation? Now, I can grow my realization. This unstable life is nothing. এ kishu কিছু নয় এ জীবন কিছু নয় আমি অনুভব করতে পারলাম তিরণ্ডে ভিক্ষুক তিরণ্ডে ভিক্ষুক তার জীবনে যখন সর্বশান্ত হয়ে গেলেন তখন তিনি মনে করলেন এটাই ভগবানের কৃপা আজকে ভগবান আমার উপর সন্তুষ্ট হয়েছেন কিন্তু আমরা সেটা ভাবতে পারি না we can not think that way জীবনের যা কিছু ঘটনা যা কিছু ঘটনা ঘটে সমস্ত জিনিসকে সমস্ত বস্তুকে সমস্ত ঘটনাকে পজিটিভ পজিটিভ দর্শন করা এর নাম বৈকুণ্ঠ দর্শন to see everything positive way it is call Vaikuntha darshan এটার নাম হলো বৈকুণ্ঠ দর্শন Forcefully you cannot do you cannot do forcefully gradually you can go on applying what I say, someday you can discover yourself a great devotee. Main thing is sincerity and niskapat bhav. is the main thing. Prahlad Maharaj নিষ্কপট প্রহ্লাদ মহারাজ আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কি করে বিপদের সম্মুখে স্থির হয়ে থাকতে হয় কি করে ভগবানের ওপর নির্ভর করে থাকতে হয় ভগবান আমার রক্ষক আছেন গোপ্তিত্বে বরণম যথা ইউনো সরবি সরগে সিক্স ডিফারেন্ট কাইনাম দৈন্য আত্মনিবেদন গোপ্তিত্বে বরণ অবশ্য রক্ষিবেন কৃষ্ণ বিশ্বাস ফলন ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার ভক্তি প্রতিকূল কার্য বর্জন অঙ্গীকার you have to take commitment not a matter you are playing your life You are playing with your life. Your life going. You cannot play. Anytime you can go. Bhaktivinoda Thakur in Kirtan very, very easily writing. Those were the, those are the six condition. ছয় রকমের ছয় ছয় প্রকারের ছয় রকমের ব্যবস্থা সরঙ্গ শরণাগতি হইবে যাহার তাহারও প্রার্থনা শুনে Shrinanda Kumar Krishna can not hear you আন্টিন and unless you are going to grow six different kind of sharan সরঙ্গ six six fold of sharanagati if not satisfied in your own life Bhagavan not going to hear you that's why you have to pray everything unto a lotus with a pure Vaishnava যতক্ষণ পর্যন্ত সরঙ্গ শরণাগতি আমাদের জীবনে সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত ভগবান আমাদের কোনো প্রার্থনা শুনবেন না ততক্ষণ ভগবানের কানে আমাদের কোনো প্রার্থনা যাবে না সেই জন্য কীর্তনেতে বলা আছে সেই জন্য কীর্তনেতে বলা আছে কীর্তনেতে লেখা আছে ভক্তিমত ঠাকুর লিখেছেন যে আমাদেরকে গুরু বৈষ্ণবের চরণে সমস্ত আমাদের যত ব্যথা আমাদের দুঃখ বৈষ্ণবেরও আবেদনে কৃষ্ণদয়াময় এহেনও প্রামর প্রতি হইবে ইউ রিড দিস কীর্তন ন by by the application I can pray to guru Maharaj guru মহাজ can pray to Krishna you save that bonded soul you then Krishna can pay attention not that otherwise not follow Bengali kirtan you can go to kirtan and read the meaning হলো বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় এহেন আমার প্রতি হইবেন সদয় কৃষ্ণ আমার প্রতি ফেভারেবল হবেন প্রসন্ন হবেন যদি বিশুদ্ধ গুরু বৈষ্ণব অন বিহাফ অব মি আমার পক্ষ থেকে যদি অনুরোধ করে কৃষ্ণের চরণে যে বদ্ধজীব একে বাঁচাও তখন করবে Prahlad Maharaj stop most acharya Prahlad Maharaj praying to Nrisimhadeva Prahlad Maharaj বলছেন প্রভু আপনি আমাকে কৃপা করবেন এই সব অসুর বালক যারা তমগুণ রজগুণে অভিভূত আপনি সুপ্রিম লর্ড আপনি ভগবান আপনার কোনো ট্রাভেল আছে নাকি হ্যাঁ is it is it any travel for you to save them why not you do prabhu it's very easy for you you can think and they can you can think and they can you can deliver them. Why Their condition bonded condition ও they are suffering so much. আপনি তাদের বাঁচাতে পারেন আপনি আমাকে কৃপা করবেন আপনি দয়া করে ওই অসুর বালককে কৃপা করুন তাহলে যথেষ্ট হবে বৃন্দাবন ধাম পুরুষোত্তম ধাম বিভিন্ন জায়গায় ভক্তদের মধ্যে বিভিন্ন ধরনের তর্ক উত্থাপন হয় মাঝে মাঝে ফলো বৃন্দাবনেতে ভক্ত সমাজে কোনো কোনো সময় কোনো তর্ক উত্থাপন হয় যে Mahaprabhu Mahaprabhu why Mahaprabhu speaking Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare Hare Ram Hare Ram Hare Ram Ram Ram Hare Mahaprabhu make it just opposite we should say Hare Ram Hare Ram Ram Ram Hare Hare Hare Krishna you should say argument argument they are doing Vrindavan, yes, in Vrindavan, especially those other group, other sampradaya. Oh, your Mahaprabhu just make it opposite. Mahaprabhu making just opposite that. Huh? It was Hare Krishna, Hare Krishna. Uh, it's just after, because Ram is before, na? Ram come before. You see their conception. Ram অনেক আগে che. রামের অবতার tetha juk. Krishna কৃষ্ণ juk. যুগ juk, Krishna juk যুগের পরে after Try to understand Bengali. You can learn. Follow. How long you can keep yourself foolish? How long? What is your determination? হ্যাঁ follow কি বলছেন বলছেন যে রাম তেতা যুগে এসছে আর কৃষ্ণ দাপর যুগে এসছে তো রাম is senior to uh, Krishna, why you are speaking this? Why you are useless? I say, idiot number one, why you are speaking this? Why not? You are blind? blind? Why? And Pullad Maharaj when? Ah, Pullad Maharaj is Satyajuk. Pullad Maharaj is Satyajuk. And then idiot, how Pullad Maharaj speaking about Krishna? Why? Motir na Krishne parato shato মিথো বিপদে to গৃহ ব্রতানম অদান্ত গভীর বিশতাম tamishram পুনঃ পুনঃ চর্বিত চারবানানম who told Prahlad Maharaj. Why Prahlad Maharaj speaking about Krishna? If Prahlad Maharaj Satajug, why Prahlad Maharaj speaking about Krishna? That means Krishna eternally present. Not that Krishna Satajug <laughs> and uh, Krishna is junior to <laughs> Ram. Ram is senior to Anna. Not there. Wrong conception. All wrong conception. Shop bhool, bhool. সত্যযুগের প্রহ্লাদ মহারাজ যদি রামচন্দ্র কৃষ্ণের থেকে সিনিয়র হয় তাহলে সত্যযুগে প্রহ্লাদ মহারাজ কি করে প্রহ্লাদ মহারাজ কী করে কৃষ্ণের নাম নিচ্ছেন How it is possible for Prahlad to know the name of Krishna at all? That time, Avirbhava of Krishna is long, you have to wait for long. Now Satyajug now going. Satyajug is very long. After Satyajug disappear, Tetajug also long. After Jug, Dapajug, Tatajug end. Dapajug already end. So you are idiot. A conception is wrong. Motir na kishne parato shatuva. Prahlad teaching. Hiranyakasipu asking, who teach you? How your mind and uh, going to feel attraction for Bhagavan? Where from you learn? Purlatma speaking, by by personal effort ব্যক্তিগত প্রচেষ্টা ব্যক্তিগত প্রচেষ্টা বা কাউর প্রচেষ্টায় কোনোভাবেই বদ্ধজীবের মন ভগবানের চরণে লাগে না anyhow, by personal effort, by the effort, by the, by the help of some other outside people, no way you can feel attraction for Krishna. Motir na Krishna parato shatova. not directly or indirectly, not, not directly or indirectly, anyway. No scope. Motirana Krishna Parato Satova. Mitho vipaddito griha pratanam. যাদের গৃহমেধা গৃহমেধে জানিস গৃহমেধা যাদের গৃহমেধা ভেরি স্ট্রং তারা anyhow no, they cannot get benefit. Mutirna Krishna Parato directly or indirectly anybody. Why? Karan ki, those who are busy with Grihomedha, Jara Grihomedha, Jara Jader Grihomedha খুব strong, Tara material enjoyment, অ মেটেরিয়াল এনজয়মেন্টে ব্যস্ত তারা সবসময় মেটেরিয়াল এনজয়মেন্টে ব্যস্ত দে আর বিজি আরে same enjoyment you took yesterday same enjoyment you are you are doing same enjoyment for the past five years, but still feeling fresh. <laughs> Very good. Same enjoyment. Every day, almost enjoyment. Material, dirty enjoyment. Doing. But not getting satisfaction. Why? Satisfaction is not there, no? Where from satisfaction can come? Satisfaction not at all there. You are going to search blind, blindly there. There is no satisfaction. Satisfaction here, come to me. You are foolish. Prahlad Maharaj Bolchen, Prahlad Maharaj speaking, a dog for the long time, not getting any chapati or rice, nothing, very hungry. Nobody giving dog, one street dog. Finally, the dog going here and there, very chanchal, try to get something to eat, I don't get it. Finally going to get one dry bone, dry bone in the field. Ah, oh, now I get a dry bone, very nice. I can. I started chewing. Ah. And from inside this, you know, gum, blood coming. And the dog thinking, very tasty. <laughs> Ah, now, today I get a very nice, you know, snack. Today I am getting very nice snack. Follow. A dog don't know, dog don't understand that a dry bone, nothing, totally dry, is chew, chewing. <laughs> And own gum, cut own gum and blood coming, he is getting the taste of his of, of, uh, of uh, own blood. Bah, very nice. Prahlad Maharaj giving us, Prahlad Maharaj আমাদেরকে শিক্ষা দিচ্ছেন প্রহ্লাদ মহারাজ বলছেন কি বলছেন জন্মইথুনাদি গেহমেদি সুখম হিতু উচ্ছম all enjoyment material enjoyment what you are enjoying daily you don't understand it is nothing there It's like a dry bone. Come here, enjoyment here. আনন্দ এখানে আছে ওখানে নেই আনন্দ কোথায় যাচ্ছ এদিকে এসো এখানে আনন্দ আছে ওখানে কোথায় আনন্দ প্রহ্লাদ মহারাজ টিচিং আস প্রহ্লাদ মহারাজ উদাহরণ দিচ্ছেন example if you develop some cabbage, cabbage you know, blood coming on, blood poison. Doctor said, don't touch here. Don't touch here. I give ointment and some medicine in your body. I give injection also. Don't touch there. He's sleeping. Yes. And morning time, he see blood coming. Do doctor giving warning, Doctor, jodiyo tomake shabdhan koreche, doctor যদিও তোমাকে সাবধান করেছে তুমি এই জায়গায় হাত দিও না এখানে চুলকার রক্ত বেরোবে এটা চুলকানি কিন্তু তোমার চুলকাতে ভালো লাগে ইউ লাইক টু হ্যাঁ ইটচিং same thing material enjoyment all your sense and demanding না all this it nice Prahlad মা স্পিকিং জন্মইথুনাদি hitu cham hitucham kanduyano karayari duksha duksham Pallanma speaking. Pallanma bolchen, you feel enjoyment for itching, but it is very dangerous for you. It can put you in the ocean of misery. You don't know. I know you like to get material enjoyment, but try to withdraw. Try to withdraw your mind very carefully. Try to see the wheel of Jogapit and do Harinam. I know Maya can call, co- pull you, attract you. Try to see wheel. Oh Prabhu, cut Maya. জগন্নাথ জগন্নাথের মায়া কাটাবার জন্য জগন্নাথের মায়াকে দূর করবার জন্য ভগবানের মন্দিরের উপরে যে চক্র আছে সে চক্রের চিন্তা করা দরকার repeatedly we can think Sudarshan chakra if you think our Maya can cut Prahlad মহারাজের শিক্ষা কত বড় গুরুত্বপূর্ণ এটা সাধারণ ব্যক্তিকেও উপলব্ধি করতে পারে না প্রহ্লাদ মহারাজের শিক্ষা কত গুরুত্বপূর্ণ কত গ্র্যাভিটি বিরাট প্রহ্লাদ মহারাজের সাধারণ ব্যক্তি কেউ অনুভব করতে পারে না তারা জানে না প্রহ্লাদ মহারাজের শিক্ষা কত বড় গুরুত্বপূর্ণ শিক্ষা সাধারণ ব্যক্তি অনুভব করতে পারে না হিরণ্যকশিবুর অত্যাচারে হিরণ্যকশিবুর অত্যাচারে তীব্র অত্যাচার হিরণ্যকশিবুর তীব্র অত্যাচারে প্রহ্লাদ মহারাজের মধ্যে কোনো রকম উদ্বেগ বা কোনো উৎকণ্ঠা দেখা দেয়নি উদ্বেগ নাই প্রহ্লাদ মহারাজ স্থির হয়ে রয়েছেন সরঙ্গ শরণাগতি প্রহ্লাদ মহারাজের মধ্যে পূর্ণরূপে বিকাশিত সরঙ্গ শরণাগতি প্রহ্লাদের মধ্যে পূর্ণরূপে প্রকাশিত রয়েছে প্রহ্লাদ মহারাজের মধ্যে পূর্ণরূপে সরঙ্গ শরণাগতি প্রহ্লাদ মহারাজ একজন বড় বিশাল ভক্ত স্বয়ংভূর নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ ভীষ্ম জনক বলির পৈয়া সখীর ভয়ম দ্বাদশ হইতে বিজয়নিমো ধর্মম ভাগবতম ভট্টা Yamaraja Maharaj is a great acharya Yamaraja Maharaj speaking Yamaraja Maharaj বলছেন আমরা বারো জন উই টুয়েলভ দ্বাদশ মহাজন উই টুয়েলভ উই টুয়েলভ knowing the exact significance, knowing the exact significance of Bhagavad Dharma. Who's speaking? In Bhagavata, sixth canto, you can go, you can find. Jomraji Maharaj Bolchen, Ye Amrai Barojon, জন Narodo Shambhu, Kumaro কুমার ও কপিল মনু প্রহ্লাদ ভীষ্ম জনক বলির বৈয়াসকীর ভয় আমরাই বারো জন ভাগবত In applied form, Bhagavad Dharma you can see in my life. In my life means Jomraji Maharaj speaking, not in my life. In my life you cannot see anything. যমরাজি মহারাজের জীবনে ভাগবত তত্ত্ব বিজ্ঞানের প্রয়োগ অ্যাপ্লিকেশন ভাগবত তত্ত্ব বিজ্ঞানের ভাগবত তত্ত্ব বিজ্ঞানের অ্যাপ্লিকেশন ভাগবত তত্ত্ব বিজ্ঞানের যে প্রয়োগ প্রহ্লাদ মহারাজ আদি দ্বাদশ মহাজনের জীবনে সম্যক রূপে দৃষ্ট হয় দেখা যায় এটা কোনো গল্প নয় তারাই দ্বারজ মহাজন তাদের অনু আনুগত্যে আমরা ভজন করতে করতে ভগবানের ইচ্ছায় আমাদের জীবনে রূপগোস্বামী পা সনাতন গোস্বামী পা যারা এসছেন ভক্তিবিনোদ ঠাকুর তাদের কৃপাগুলোকে নর্তম ঠাকুর শ্রীনিবাস আচার্য তাদের কৃপাগুলোকে আমরা কিভাবে গ্রহণ করব how we can take the kripa of those mahajan Sanatan Goswami পাদের গুরুপাদ পদ্মকে আমি সকালবেলা বলেছি অলরেডি আই টোল্ড হলো Vidya Vachaspati to be frank to be frank Sanatan Goswami পাদের আসল গুরু হল গৌরাঙ্গ মহাপ্রভু To be frank, secret thing I am speaking. To be frank, I am not going to uh, publish this point because Mahaprabhu never give Dikha. Mahaprabhu kokhono Dikha denna, kauke. But Sambandha Gyan, total Sambandha Gyan, everything, Mahaprabhu told for two months, continuously. Dui মাস dhore, continuously. সম্বন্ধ Gyan, Adi, Jato, Tattva, Ache. মহাপ্রভু সনাতন গোসাইকে বলেছিলেন আমি জানি সনাতন গোসাই ভগবানের নিত্য পার্শ্বদ আই নো মহাপ্রভুর ইটার্নাল পার্ষদ সনাতন বা স্টিল তথাপি আমরা বাহ্য দৃষ্টিতে আমরা দেখি যে সনাতন গোস্বামী সনাতন গোস্বামী বিদ্যা বাচস্পতি থেকে দীক্ষা নিয়েছেন কিন্তু যদি আমরা গভীরভাবে চিন্তা করি তাহলে দেখব সম্বন্ধ জ্ঞানে যে এত বিজ্ঞান ভিত্তিক সম্বন্ধ জ্ঞানের এত বিজ্ঞান ভিত্তিক পরিচর্যা ব্যাখ্যা কোনোদিন আমরা শুনি নাই যেটা সনাতন যেটা সনাতন গোস্বামীপাদকে মহাপ্রভু দিয়েছিলেন for two months continuously what a big kripa what a big kripa on Sanatan you can't imagine কল্পনা করতে পারবে না মহাপ্রভুর কতটা কৃপা কল্পনা করতে পারবে না কতটা কৃপা মহাপ্রভুর কতটা কৃপা how much kripa of Mahaprabhu Sanatan God don't put any question about that it is beyond any imagination endless kripa Sanatan Goswami বাদ মহাপ্রভুর নিজজন রূপগোস্বামীবাদের গুরুকে রূপগোস্বামীবাদের গুরুকে রূপগোস্বামীবাদের গুরুকে Who is the guru of Rupa Goswami Pad? Sonatan Goswami Pad. Nobody knows. Rupa Goswami Pad, Rupa Goswami Pader guru holo Sonatan. Rupa Goswami Pad took diksha from Sonatan Goswami. But still, Sonatan Goswami bolchen, আমি রূপানুগ যদিও আমরা জানি সনাতন গোস্বামী রূপ গোস্বামীবাদের গুরু কিন্তু সনাতন গোস্বামীবাদ বারবার বলেন আমি রূপানুগ আই এম ফলোয়িং রূপানু আই এম রূপ জীব গোস্বাইবাদ কার থেকে দীক্ষা নিয়েছেন রূপ গোস্বাইবাদের থেকে জীব গোস্বাইবাদ রূপ গোস্বাইবাদের দীক্ষা নিয়েছেন ফলো বার এসে রঘুনাথ দাস গোসাই কার থেকে দীক্ষা নিয়েছেন who's the guru nobody knows Jadunandan Acharya যদুনন্দন আচার্য কার থেকে দীক্ষা নিয়েছেন যদুনন্দন আচার্য ফ্রম হুম টুক দীক্ষা ফ্রম অদ্বৈত Gosai if you have no link like one kite in the sky, already, you know, cut the thread and flying. Your condition is like that, a flying kite, but there are no linkages. You have to keep link. সনাতন গোস্বামী তাকে মহাপ্রভু যে সম্বন্ধ জ্ঞানের যে বিজ্ঞান দান করেছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা যাই হোক আমাদের বক্তব্য হল তাহলে প্রহ্লাদ মহারাজ আমাদের গুরু অ্যাকর্ডিং টু ভাগবতম ভাগবতের শিক্ষা অনুযায়ী আমাদের দ্বাদশ মহাজন We already guessed 12 Mahajan, so we need not follow Rupa Goswami, Prasanna Not that. Narottama Thakur ওই জন্য বলছেন প্রহ্লাদ মহারাজ ধ্রুব দে আবার গুরু ওকে ভাগবত ভাগবত ধর্ম আচার্য দেয়া কিন্তু নর্তম ঠাকুর লিখছেন মহাজনের যেই পথ ইন বেঙ্গলি মহাজনের যেই পথ সেই পথে হব অনুগত পূর্বাপর করিয়া বিচার বাংলা ভাষায় বলছেন বাংলা ভাষায় মহাজনের যেই পথ the way shown by our গুরুবর্গ মহাজনের যেই পথ সেই পথ আমি ফলো করব মহাজনের যেই পথ সেই পথে হব অনুগত বাট হাউ পূর্বাপর করিয়া বিচার I make a harmony make nice harmony Pullaḍ Maharaj or Dadas Mahajan, we can make a nice harmony. That's mean our that's mean that's mean our Narottamuragu speaking, basically Bhagavad Dharma is already there in Jiva Goswami Path, Rupa Goswami Path, everywhere. Prahlad Maharaj is already there. So basically we are going to think Prahlad Maharaj is our Guru. But not that we cannot accept Rupa Goswami Sanatana. Because they are more advanced. More advanced. Because their Shammanda relationship, their bhakti, Rupa Goswami Pad is Rupa Manjari. Rupa Goswami Pad in Gaur Lila is Rupa Goswami Pad. But in Krishna Lila, Krishna Lila Rupa Manjari. Krishnalila Rupamanjari Sanatan Gosai in গৌরলীলা গৌরলীলা হ্যাঁ বাট গৌরলীলা সনাতন গোসাই কৃষ্ণলীলা এস আনন্দ স্বরূপ আবার রঘুনাথ দাস গোসাই রঘুনাথ দাস গোসাই হিয়ে কৃষ্ণলীলায় তার রতিমঞ্জরী এভাবে যাই হোক নর্তম ঠাকুরের শিক্ষা নর্তম ঠাকুরের বিচার যে আমরা প্রহ্লাদ মহারাজকে গুরু আমরা বেসিক্যালি জানি প্রহ্লাদ মহারাজ ভাগবত ধর্ম শিক্ষার গুরু আমরা তাকে সম্মান করি উই রেসপেক্ট হিম কিন্তু তার শিক্ষা বেসিক্যালি আছে আগে রূপ গোস্বাইপাদ সনাতন গোস্বাইপাদ ভক্তিবিনোদ ঠাকুরের শিক্ষা ফাইনাল এরপরে যদি কোনো মহাজন এই পৃথিবীতে আবির্ভাব হয় after that if some mahajan coming he they must follow রূপগোজন Sanatan extreme limit they can follow under their guidance they can't exceed their limit because that limit can never be এক্স nobody can exceed his extreme limit Prahlad মহারাজের শিক্ষা আমরা গ্রহণ করি প্রহ্লাদ মহারাজ বদ্ধজীবের Bodhajivir painful condition. Bodhajivir hridaya. Bodhajivir painful condition. Bonded condition. Bodhajiv is condition, painful condition. Bodhajiv not free. Bodhajiv thinking. Bodhajiv always think, I have my free will, I can do anything. But in fact, Bodhajiv is Bodho. আর কেন মায়া জালে পরিতে জীব মিন নাহি জানো বদ্ধ হয়ে রবে তুমি চিরদিন অতি তুচ্ছ ভোগ আসে বন্দী হয়ে মায়া পাশে রহিলে বিকৃত ভাবে দ্বন্দ্ব যথা পরাধীন আর কেন মায়া জালে পরিতেছ জীব মিন নাহি জানো বদ্ধ হয়ে রবে তুমি চির দিন এখন চেতন পে কৃষ্ণ কৃপা সিন্ধু জলে হ্যাঁ এখনও চেতন পে এখন চেতন পে কৃষ্ণ কৃপা সিন্ধু জলে অনায়াসে থাকো তুমি হয়ে কৃষ্ণ পরাধীন if you are under the control of Krishna that is call actual liberty you are foolish When I am under the control of Prabhupada, when I am under the control of Krishna, Nityananda, then actual liberty. That is called actual liberty. Now you are going to demand, I am liberty, I have liberty, I can do anything. eternal liberty. It's called bounded condition. You are in the prison. You are in the prison of Maya. তুমি অ্যাকচুয়ালি বাস্তবিক পক্ষে তুমি মহামায়ার কারাগারে রয়েছ কৃষ্ণের আনুগত্যে থাকা কৃষ্ণের সরঙ্গ শরণাগত হয়ে কৃষ্ণের সর্বঙ্গ শরণাগত হয়ে জীবনযাপন করা সেটাকে বলে বাস্তব বাস্তব স্বাধীনতা এটা স্বাধীনতা নয় ইট ইজ নট লিবার্টি এটাকে স্বাধীনতা বলে না Pallad Maharaj, Amade Juno, we bonded soul for us, Pallad Maharaj speaking. Jiu hai kato achyuta vikar sati maabhi tipta, srishna annataha, tak shubaram, kutasthit kutaschit, ghrano annataha, chapaladrik kacha karma saktir, bahava shapatna eva, grihapatim lulanti. Pallad Maharaj speaking. Oh my God from different direction. If your eyes, Radharani speaking, I told you, na, that day, Radharani crying and speaking. Krishna pulled me from all direction. My eyes like to see Krishna. My ear, my ear like to hear Krishna. My tongue like to seek, speak Krishna. All different direction. Everybody pulling me. It is a feeling of Gauranga Mahaprabhu. Gauranga was feeling Chaitanya Chaitanya. all direction, Krishna pulling me. So glamorous figure of Krishna, so nice, beautiful, charming figure. If you look one time, for infinity period you cannot forget. It is not material, you know, enjoyment. Radharani crying and speaking. Krishna pulling from all direction. Krishna চতুর্দিক থেকে আমাকে আকর্ষণ করে আমি কোথায় যাব আমি তো মরবো Rather than speaking, I am going to die. For all direction Krishna putting me. How I can live? I like to see Krishna. I like to hear Krishna. I have to tunde tando viniroti vitonite tundavali labdhaye karna kroro karammini ghatayate karna arbudebhyas priyam cheto prangana sangini param vijayate eh? cheta prangana sangini sangini eh? this sloka very nice sarvendiyanam kitim নো জানে জানিতা কি অদ্ভুত কি অদ্ভুত অমৃত কৃষ্ণেতে বর্ণদ্বয়ী is two word Krishna how sweet I can't estimate Prahlad মা speaking from all direction just opposite Prahlad মা ফর আস রাধান স্পিকিং কৃষ্ণ পুলিন বা প্রহ্লাদ মা speaking from all direction material things from all direction material things pulling me from all direction My eyes like to see one dirty picture. My ear like to see a dirty song, dirty discussion. My tongue like to speak all rubbish. From all direction, I am feeling pressure on my body. From all direction. If one, যদি একটা ঘোড়ার গাড়ি থাকে if there is one chariot and in four direction, east direction, east, west, north, south, if four horse, if you, and four horse pulling same power, then the horse car break down. যদি একটা রথের যদি একটা রথের চতুর্দিকে যদি একটা রথের চতুর্দিকে চারটে ঘোড়াকে ফিট করা যায় সম্মুখে পেছনে ডান দিকে বাঁ দিকে প্রচণ্ড শক্তিশালী ঘোড়া এই রথটাকে টানছে চতুর্দিক থেকে তাহলে রথটা কি হবে রথটা ক্যান ক্লপস কোল্যাপস রথটা ভেঙে যাবে প্রহ্লাদ মহারাজ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন প্রহ্লাদ মার টিচিং আস ও Bhagavan my condition a fallen condition you see Bhagavan where I can go my eyes pulling this way I have to see material scenery picture my ear like to see, I hear something bad, my tongue, where I can go? I am helpless. Poladma speaking, just like the condition of, a, of one husband who is having so many wives. One husband having so many wives, what will happen? From all, everybody not like Krishna. Krishna can manifest all. 16,108 wives are together with them. Everybody's house. Prahladma is giving this example. Like one Grihastha Bhakti having so much wife, full that the Grihastha can die. That the Grihastha more মরে যাবে একটা গৃহস্থ ব্যক্তিকে যদি অনেকগুলো tar সপত্নী বিভিন্ন দিক থেকে আকর্ষণ করে তাহলে সেই গৃহস্থ ব্যক্তি বেশি দিন বেঁচে থাকতে পারে না মরে যায় প্রহ্লাদ মহারাজ যদিও এত বড় মহান ভক্ত তথাপি নিজের অবস্থাটাকে এইভাবে বর্ণনা করছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে ভগবান আমার এই ধরনের অবস্থা চারিদিক থেকে আমার মন ইন্দ্রিয় বিভিন্ন দিক থেকে আকর্ষণ করে নিয়ে যাচ্ছে আমি অসহায় বোধ করছি I feel I feel helpless Bhagavan আমি এখন কি করব আমাকে বাঁচাও Bhagavan you save me is surrender Bhagavan you save me I am helpless this is the actual mood of a genuine devotee এইটাই হলো একটা বাস্তব ভক্তের অনুভব যে বাস্তব ভক্ত সর্বদা ক্রন্দন করে আমার কিছু হলো না আমার সব শেষ আমি কিছু নেই আমার আমার ভজন হলো না A genuine devotee always crying this way. We have seen Guru Padma crying, I have nothing, I have done nothing, I could not do any bhajan. Always used to say. প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেবকে বলছেন প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেবকে বলছেন ভগবান the only way to get rid of this material torture is your, is your Harikatha. But what to do? I am not feeling attraction for Harikatha. প্রহ্লাদ মা বলছেন ভগবান তোমার এই মায়া থেকে বাঁচবার জন্য একটাই রাস্তা এটা হলো তোমার হরিকথা তোমার হরিকথা এক মহাপুরুষের মুখারবিন্দ থেকে যে হরিকথা নির্গত হয় সেই হরিকথা আমাদেরকে বাঁচায় can save us Harikatha from the lotus mouth of pure devotees can seva. There is only way, no other way. Prahlad Maharaj বলছেন নৃসিংহদেবকে বলছেন হে প্রভু তোমার হরিকথা তোমার হরিকথা কীর্তন বাঁচাতে পারে কিন্তু আমার তো তোমার হরিকথাতে কোনো আকর্ষণ নাই আমার তো তোমার হরিকথার প্রতি কোনো আগ্রহ নাই কোনো আকর্ষণ নাই আমি কি করে বাঁচব नैतत मनो में तब कथा सु वैकुंठनाथ वैकुंठनाथ वैकुंठनाथ प्रहलाद मास नैतत मनो में तब कथा सु वैकुंठनाथ संप्रीयते दुरीत दुष्टम असाधु तीव्रम कामातूरम हर्ष शोक भयशनार्थम तस्मिन् कथम तब गतिम विमिषा दीन What Palladma is speaking? Palladma is speaking. Naivatmano me tova katha subaikuntanata Shampriyate durita dushtam asadutivaram Kamaturam harshashoka bhayayishanartam Tashmin katham tavagatim How we can go? How we can reach you? How we can reach you তোমার কাছে কি করে যাব? অপ্রাকৃত জগতের শব্দব্রহ্ম অপ্রাকৃত জগতের হরিকথা অপ্রাকৃত জগতের শব্দব্রহ্ম অপ্রাকৃত জগতের হরিকথা আমাকে ভগবানের কাছে নিয়ে যাবে অপ্রাকৃত জগতের হরিকথা আমাকে বৈকুণ্ঠ জগতে নিয়ে যেতে পারে কিন্তু অপ্রাকৃত জগতের বৈকুণ্ঠ কথা আমার তো ভালো লাগে না I don't like What is the way out? No way out? Prahlad Maharaj, Kajan crying and speaking. Prahlad Maharaj crying and speaking to Nishingadev Prabhu. What is the way out? What is the way out? Your Harikatha is the only way. But I have, I am not feeling any attraction for your Harikatha. Now how I can, then I am going to die. How you can save me, Prabhu? How you can save me? This এইভাবে প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেবের কাছে প্রার্থনা করছেন প্রভু এই অনিত্য সংসারে প্রিয়া প্রিয়র সঙ্গে প্রিয়া প্রিয়র সঙ্গে বিচ্যুত হয়ে যাচ্ছেন প্রিয়োগ death coming in your life putting a screen between past and future that is call death অ্যাকচুয়ালি মৃত্যু বলে কোনো কথা নাই this death this term is fictitious term death is not there actually death this what is fictitious term death is not there But what, what do you mean by death? What do you mean by death? You are going to change your body. Your Atma is there. No? So death is a fictitious term. Only is a misunderstand. মৃত্যু বলে কোনো কথা নাই মৃত্যু বলে কোনো কথা নাই মৃত্যু মানে হল বর্তমানের সঙ্গে ভবিষ্যতের একটা পর্দা ওয়ান স্ক্রিন যখন when you are given to leave this body you can not remember anything that is call death you can forget again you can take birth of course if you are successful in bhajan you need not take birth you should remember কোনো মানুষ তার এই শরীর ত্যাগ করার পর এই শরীর ত্যাগ করার সঙ্গে সঙ্গে তার বর্তমানের সঙ্গে ভবিষ্যতের একটা গ্যাপিং হয়ে যায় একটা পর্দা আমার স্ক্রিন এই স্ক্রিনটাকে বলা হয়েছে death is the screen which cannot allow you to know past and future, there is gapping. এটাকে বলা হয় ডেথ ডেথ বলে কিছু নেই you are not given to die especially when you are hearing Harikatha. All Atma, eternally present. সমস্ত আত্মা প্রহ্লাদ মহারাজ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন প্রহ্লাদ মহারাজ প্রভু আমি তাহলে কি করে বাঁচব আমি কি করে বাঁচব আমার কথা তো আর ব্রহ্মা শঙ্কর অ তারা বড় বড় দেবতা তারা তোমাকে সন্তুষ্ট করতে পারে না আমি একটা হ্যাঁ অসুর বালক আমি তোমাকে কি করে সন্তুষ্ট করবো আর Brahma Shankar there are they cannot satisfy you how I can satisfy you I fall in soul I have taken birth in in asura dynasty in asura অকুল how I can satisfy you absurd Bhagavan আমি কি করে তোমাকে সন্তুষ্ট করব আমি তো অসুর কুলে জন্মগ্রহণ করেছি আমি তোমাকে কি করে সন্তুষ্ট করবো Follow. প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ যখন হিরণ্যকশিপুর সামনে এসেছিলেন গুরুকুল থেকে ষণ্ডমর্ক ষণ্ড এবং অমর্ক যখন প্রহ্লাদ মহারাজকে যখন হিরণ্যকশিপুর সামনে এনেছিল যে আপনার ছেলেটা কত বড় শিক্ষা গ্রহণ করেছে দেখুন কত বড় শিক্ষা Now your small boy is a big learned man, you can test him. We have given lesson to him with this conception, with proud mood. kore, গর্ব করে প্রহ্লাদ মহারাজকে হিরণ্যকশিপুর সামনে এনেছিল আমরা তাকে শিক্ষা দিয়েছি দেখুন কীরকম শিক্ষা পেয়েছে Maharaj ke যখন Hiranyakashipu, আর Hiranyakashipu noy, Actually, affection is such a thing. Even a lion going to show affection to a dot, calf. Even a lion. About Nishingo, Nishingo Devi is there. Ugro opi, Ugro opi anugre vayam, Shabhaktanam nikoshari. In Nishinga mantra it is written, Prabhu, though you are lion, but still we know A lion is always feeling affection for his own calf. When a calf means when a, a small, you know, baby. So, though you are Nishinga, Mrup, but I don't fear. Because I know you have affection for me. Follow. Ugro opi anugra evayam. Nishinga, Nishinga Rup. But what? Nishinga Deva okay. Nishinga Rup holeo. নৃসিংহদেব হলেও নৃসিংহদেবের স্তুতি এতে লেখা আছে যদিও আপনি নৃসিংহরূপ ধারণ করেছেন তথাপি আপনার যে শাবক বাচ্চা শিশু তার প্রকৃত আপনার তো স্নেহ আছে আর tiger also showing affection tiger is going to show affection for baby everyone so Nrisimhadev okay But who is Nisingadev? Nisingadev is Krishna. We know very well. Nisingadev Krishna, Krishna coming. Krishna Nishinga Dharan Kore Amade Shanmuke Sen Keshavadhita Narahari Rupa Jaya Jagadisha Hare. Follow. Keshav Krishna নৃসিংহরূপ Dharan Kore Amade সামনে এসছেন আমাদের সম্মুখে নৃসিংহরূপ ধারণ করে আমাদের সম্মুখে এসছেন আমাদেরকে বাঁচাবার জন্য আমাদের ভজনের বিঘ্ন বিভিন্ন সমস্যা বিভিন্ন রকম যত countless problem we face in our bhajan countless ভক্তিপদ ইহ কণ্টক রুদ্ধ ইনো ভগবান সরস্বতী রাইটিং ভক্তিপদ ইহ কণ্টক রুদ্ধ हाँ हाँ कौज अमी किम हम करोमी चैतन्य चंद चंद यदि नादम किप हम करोसी countless you can put leg ah there is in Vrindavan you know parikrama this thorn put leg ah this thorn everywhere uh you cannot feel you not see clearly If you can see clearly, then you can start crying. what is my condition, Bhagavan, what I can do, how I can reach you. কি করে তোমার কাছে ভগবান যাব আমি এ তো সম্ভব নয় এত বাধা বিপত্তি কাটিয়ে ভগবান তোমার কাছে যাব কি করে সম্ভব এ তো সম্ভব নয় অসম্ভব ব্যাপার ভক্তিপদ ইহ কণ্ঠক কোটিরুদ্ধ countless thorn there in the way of bhajan ভজনের রাস্তা কোটি কোটি কোটি কোটি somebody can blame you somebody can come to fight with you somebody can make politics with you to stop your হ্যারিকাল অল বা in between you have to be very common quite okay we are আমরা হরিকথা আলোচনা করছি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমাদের হরিকথা ভগবানের সন্তুষ্টি বিজানোর জন্য প্রত্যেক মঠ মন্দিরের প্রাঙ্গণে যদি হরিকথা ভগবানের সংকীর্তন যজ্ঞাগ্নি প্রজ্বলিত রাখতে না পারি তাহলে বিভিন্ন ধরনের মনোমালিন্য ছিদ্রান্বেষণ লোভ লালসা হিংসা বিদ্বেষ এগুলো গ্রো করবে if you can not if you are failure if you are failure to maintain sankirtan yajnagni in each and every temple in their natya mandir then problem can come through them They can make temple, they have money. But that is not temple. That is not temple. Temple is there where continuous, continuous Harikatha going on. That is called temple. Prabhupada, he himself is a temple. Bhaktivinoda himself is a temple. Sridhar Goswami Maharaj himself is a temple. In old age, 80 over, in old age, Sridhar Maharaj used to speak Harikatha four times, three times, four times. four times, three times Harikatha, continuous. Kesab Goswami Maharaj, always. Bhakti Bhavan Puri Goswami, always. Sankirtan Yogyagni প্রজ্বলিত রাখতে হবে সংকীর্তন যজ্ঞাগ্নির প্রজ্বলিত রাখতে না পারলে নানা রকম সমস্যা এসে সমস্ত ভজনকে সমাপ্ত করে দেবে ভজন করতে দেবে না ভজন করতে দেবে না নৃসিংহদেবকে প্রার্থনা করার গুরুত্ব কি আছে কারণ নৃসিংহদেব হচ্ছেন কি বাগিসা যশ্ব বদনে লক্ষ্মীর যশ চবক্ষেস ইব নৃসিংহদেব শ্রীদ Swamipad is the unique commented writer of commentary of Bhagavatam by the mercy of Nishimadev. You don't know. Bhadrak, after Balish, after Balishar, one station Bhadrak. After that you can go Kotak, Puri, you can go up. The Bhadrak, there is long distance. You can go, there is one big hill. There in up top, up top hill, there is a Bhajan Kutir of Nishimadev. uh, eh, Najan Kutir of uh, Siddha Sainpad. One day, Nishingadev appear inside his Bhajan Kutir. One day, one day Nishingadev appeared inside it Bhajan Kutir. And best to keep up. Put hand. Put hand. Going to put hand on Siddha Saipat. That's why in Shastra it is written, Siddha Saipat knowing everything by the mercy of Nishingadev. Siddharam Betti, Siddharam Betti Nishinga Pasadat. Siddharam Betti Nishinga Prasadat. Siddharam betti Nishinga Prasadat. By the mercy of Nishingadev, Prahlad Maharaj knowing everything. Hey, our Siddha Saipat knowing everything. Nishingadev Kipa. So if we are going to get Nishingadev Kipa, all ignorant can vanish. Nishingadev means Saraswati there. If Nishingadev Kipa is there, I can go on speaking Harikatha. Nishingadev, you know, can come. in my tongue. Saraswati, Bhag, Isha. Bhag, Isha mean, Isha mean, Isha mean, Ishwar, Isha. Ishwar, Ishi is masculine gender, and Isha mean feminine gender. Follow. Bhag, Isha. Joshua Badone. I mean Saraswati, Vaikuntha Saraswati, there, Vaikuntha Saraswati there, in the tongue of Nishingadev. I mean Shakti, Shakti, of it. Who is Nishingadev? His Shakti is no difference. So both way we can get benefit. Nishingadev can <clears throat> eliminate all ignorance from my heart, you know. At the same time, we can get everything. Lakshmi and Saraswati, both there. Saraswati there and Lakshmi there. So we, if, we, if we are praying, don't misunderstand. কখনো ভুল বুঝবে না যে আমরা নৃসিংহদেবের আরাধনা কেন করব আমরা নৃসিংহদেবের আরাধনা কেন করব why we can worship Nrisimhadev কেন for the nourishment of our Gaura bhajan for the nourishment of our Rupanuga bhajan Not that Nishingadev is our final goal. We can reach Nishingadev. Not that. Don't misunderstand. Nrisimhadev আমরা নিসিংহদেবকে অর্চন করব আমরা নিসিংহদেবকে ডাকবো প্রার্থনা করব গৌরীয় বৈষ্ণব সমাজ নিসিংহদেবের প্রার্থনা করবে অর্চন করবে নৃসিংহ চৌদ্দশী কেন কেন নৃসিংহ চৌদ্দশী পালন করলে পরে ভক্তি বিঘ্ন বিনাশনকারী ভক্ত বিঘ্ন বিনাশনকারী ভক্তের বিঘ্ন ভক্তির বিঘ্ন সমস্ত বিঘ্ন ডিফিকাল্টি নৃসিংহদেব আমরা নৃসিংহদেবকে টার্গেট রাখব না আমরা নৃসিংহ চতুর্দশী পালন করছি উই আর অবজার্ভিং নৃসিংহ চৌধুরী not with a target that we can reach Nrisimhadev আমাদের টার্গেট কৃষ্ণর কাছে যাব আমাদের টার্গেট গোলক বৃন্দাবনে যাবো inside Vrindavan. Aratya Bhagavan Vajajasthane Astradhama Vrindavanam Ramma Kachit Upasana Vajapati Vargena Jakalpita Srimad Bhagavatam Pramanamalam Pema Pumartha Mahana Sri Chaitanya Mahaprabhur Matam Idam Tatradarnapara. আমরা মহাপ্রভুকে ফলো করব তো উই আর ফলোইং মহাপ্রভু তো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বেঙ্গল আমরা মহাপ্রভুকে ফলো করব তো So Mahaprabhu, in whole South India trip, you can go through Chaitanya Charitamrita. Mahaprabhu, jekhane jekhane gachen, Ahwal Nishingo, Panar Nishingo, Jiyar Nishingo, everywhere. Jai Nishingo, Si Nishingo, Jai Jai Nishingo, Parla Desho, Jai Padma, Mukha Mahaprabhu dancing. Though Mahaprabhu coming to show us Manjari Bhav and Sakhiva, okay. But basically for all devotees something can give, na? Not for only, if you have sugar, how you can take su sweet? For sugar, su for sugar patient you will have to take something, na? Only sweet and sweet. For sugar patient you have, <laughs> the sugar patient cannot take. So all people, সমস্ত ভক্তদের জন্য মহাপ্রভু মহাপ্রভু সমস্ত ভক্তদের জন্য ফর অল ডিভোটি মহাপ্রভু রায় রামানন্দ সংবাদ রায় রামানন্দ সংবাদ সেই রামানন্দ সংবাদে gradual in course of gradual promotional procedure Ray Ramananda Samvad why no নিট রামানন্দ সংবাদ রামানন্দ সংবাদ Ray Ramananda Samvad is the big in technique Mahaprabhu purposely Mahaprabhu ইচ্ছা করে, মহাপ্রভু ইচ্ছা করে, রায় রামানন্দ সংবাদের মাধ্যমে যত সাধারণ ভক্ত আছে তাদের উন্নতি বিধানের জন্য গ্র্যাজুয়াল প্রমোশনাল প্রসিডিওরের জন্য right from the beginning Mahaprabhu asking all question to Ray Ramananda right from the beginning varnashram dharma varnashram dharma it is external you can go okay karmarpan karmamishra bhakti ও go further. Actually, we cannot imitate Mahaprabhu. Actually, we should not imitate Mahaprabhu. Oh, Mahaprabhu told, so I can also, oh, I like to hear about Radharani and Gopika. Ah, useless. Prahlad uh, who is going to hear? Idiot number one. Foolish. Foolish number one. Basically, we have to get gatekeeper from Prahlad Maharaj, Dhruva Maharaj, Ambarish Maharaj, all you have to take Kipa. You have to go through there. Why we are discussing Bhagavatam? To understand, na? Ambarish Maharaj. What is the excellency of Ambarish Maharaj? What is the excellency of Yudhishthir Maharaj? We'll have to discuss, na? We can take something from them all, we to forget maturity. আমরা আমাদের শিক্ষার জন্য তো প্রহ্লাদ মহারাজ ধ্রুব মহারাজ অম্বরীশ মহারাজ পৃথু মহারাজ সবাইকে আমরা তো ভাগবতে সব কিছু আছে আলোচনা করতে হবে সমস্ত আলোচনা করবার পর শ্রীমৎ ভাগবতম প্রমাণম অমালম এই মহাপুমার্থ ইট ইজ ফাইনালি ভাগবতজি Mahapuran speaking all about Prahlad Maharaj are is but finally going to open the gateway to tenth canto it was the teaching of Prabhupada. Prabhupada never allowed anybody to go through 10th canto. You are 10th canto you are doing? How dare? 10th canto. Prabhupada used to say, even balalila, even balalila. if you taking except in a joking way, you can die. Spiritual death. Even balalila, if you accept wrong way, you can finish. So, Srimad Bhagavad মহাপুরাণের সপ্তম স্কন্ধ সপ্তম স্কন্ধ ফলো সপ্তম স্কন্ধ in seventh canto Prahlad Maharaj, all discussion you can get there. Prabhupada speaking, Prabhupada বলছেন অপ্রাকৃত জগতের সঙ্গে অপ্রাকৃত জগতের সঙ্গে সম্বন্ধ স্থাপনের আমাদের অন্য কোনো রাস্তা নাই প্রপাত বলছেন অপ্রাকৃত জগতের সঙ্গে সম্বন্ধ স্থাপন সম্বন্ধ স্থাপনের অন্য কোনো রাস্তা খোলা নাই একমাত্র শব্দব্রহ্ম এর are to take help of Shabdabrahma Shabdabrahma শব্দব্রহ্মের সাহায্য গ্রহণ করা বিনা আমরা পারব না হিরণ্যকশিবু প্রহ্লাদ মহারাজকে মেরে ফেলার চেষ্টা করেছেন হিরণ্যকশিবু প্রহ্লাদ মহারাজকে মেরে ফেলার চেষ্টা করেছেন অনেকবার কিন্তু প্রহ্লাদ মহারাজকে মারা যায় না প্রহ্লাদ মহারাজকে মারা যায় না কারণ প্রহ্লাদ মহারাজ রক্তমাংসের কোনো শরীর নয় প্রহ্লাদ মহারাজ রক্তমাংসের কোনো শরীর নয় প্রহ্লাদ মহারাজ হচ্ছে প্রযুক্ত আহ্লাদ লাদ আনন্দ অপ্রাকৃত আনন্দময় শরীর অপ্রাকৃত শরীর প্রযুক্ত আহ্লাদ আনন্দ Bhagavan speaking, Nityananda, there is no deficit. There is no scarcity, there is no deficit of Nityananda. Name of Nityananda means Nityananda. If you can participate, you can, if you can participate In Nityananda, you can also become Nityananda. All material enjoyment, জড়জগতের কোনো আনন্দ তোমার আর ভালো লাগবে না জড়জগতের কোনো আনন্দ আর ভালো লাগবে না অপ্রাকৃত জগতের আনন্দ প্রহ্লাদ মহারাজের আনুগত্য আমরা ছেড়ে দিলে হবে না ফাইনালি আমরা এখন প্রহ্লাদ মহারাজ আমরা হচ্ছে লোভী লোভী কুকুর আমি আমাদের সবসময় বিভিন্ন জিনিস লোভনীয় জিনিস প্রাপ্তির জন্য আমাদের তো লালসা থাকে we are greedy to get new new thing in our life আমাদের জীবনে ভালো ভালো জিনিস প্রাপ্তির জন্য লালসা থাকে লালসা লোভ লালসা কিন্তু প্রহ্লাদ মহারাজ আমি সকালবেলা ইংরাজি কথাতে ইংলিশ হরি কথাতে আলোচনা করছিলাম যে নৃসিংহদেবকে আমরা প্রার্থনা করব কেন প্রার্থনা করি যেন অন্নাবিলাস বিভিন্ন ধরনের কামনা বাসনা অন্নাবিলাস আমাদের হৃদয়ে আবির্ভাব হয়ে আমাদের ভজনকে সর্বনাশ করে না দেয় অপরাধ ওথে যদি ইন চৈতন্য বা চরিত্রামিত লিটিং অপরাধ যদি ওঠে ভক্তি কৃপার can finish Bhakti Kripar cannot stay. That is why to give protection to Bhakti, it is a must. We must pray to Nishingodev, Prahlad Maharaj teaching us, and Nishingodev, Nishingadever Aradhana Kara সঙ্গে সঙ্গে নৃসিংহদেবের Aradhana Kara সঙ্গে সঙ্গে নৃসিংহদেবের আবির্ভাব গধুলি লগ্নে নৃসিংহদেব গধুলি লগ্নে নট নাইট নট ডে আবির্ভাব হন নৃসিংহদেব আবির্ভাব হওয়ার পর কি হলো নৃসিংহদেব হিরণ্যকশিবুকে অর্থাৎ আমাদের সবার হৃদয়ে আমাদের সবার হৃদয়ে হিরণ্যকশিবু এক একটা হিরণ্যকশিপু আমাদের হৃদয়ে রয়েছে আমাদের সকলের হৃদয়ে আমাদের সকলের হৃদয়ে হিরণ্যকশিপু বসে রয়েছে আজকে নৃসিংহদেবের কাছে প্রার্থনা করতে হবে আমাদের এই হিরণ্যকশিপুকে আপনি নাশ করে আমাদের হৃদয়কে পরিষ্কার করুন আমাদের হৃদয়কে আমাদের এভরিবডি সকলের হৃদয়ে প্রত্যেকের হৃদয়তে হিরণ্যকশিপু বসে রয়েছে সেই হিরণ্যকশিপুকে আমরা আজকে নৃসিংহদেবকে প্রার্থনা করব যে নৃসিংহদেব আমাদের হৃদয় আবির্ভাব হয়ে হিরণ্যকশিপুকে মেরে ফেলবে হিরণ্যকশিপুকে খতম করবে আমরা ভজনের আনন্দ লাভ করতে পারব প্রত্যেকের হৃদয় Hiranyakashipu demand for kamini kanchan labh puja pratishtha it one kind of Hiranyakashipu One, one, Hiranyakasipu, everything. Sitting inside heart. This way, now, Nishingadev, Nishingadev take parthana করছেন, প্রহ্লাদ, আমি তো তোমার জন্য এলাম, আমি তো, তুমি কোনো বর প্রার্থনা করো, তুমি আমার কাছে কোনো বর প্রার্থনা করো, আমি তো তোমার কাছে এলাম, আবির্ভাব হলাম, আমি বর দাতাগণের মধ্যে শ্রেষ্ঠ আমি অনন্ত ব্রহ্মাণ্ডে যত বরদানকারী বরদান বরদাতা আছে সেই বরদাতাগণের মধ্যে আমি হচ্ছে শ্রেষ্ঠ বরদ শ্রেষ্ঠ কাজে আমি যখন আবির্ভাব হয়েছি তোমার জন্য প্রহ্লাদ মহারাজের মস্তকে নৃসিংহদেব হস্তস্থাপন করলেন করে তাকে প্রহ্লাদ মহারাজ দণ্ডবত প্রণাম করছেন প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ ব্রহ্মার অনুরোধে ব্রহ্মার আদেশে ব্রহ্মার আদেশে প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেবের কাছে চলে গেলেন কোনো ভয় নেই গিয়ে সাষ্টাঙ্গ দণ্ডবাদ করলেন নৃসিংহদেব তাকে দণ্ডবাদ থেকে তুললেন নৃসিংহদেব প্রহ্লাদ মা পেয়িং দণ্ডবাদ আর Nrisimhadev bent and take him উঠিয়ে I'm going to put here. And with, with tongue, because now lion, now, if you go to Gomata, Gomata, Bhagavata show her love to me. Only. Licking, only here, here. Lava. So this way, Nishingadev also started licking Prahlad. How much love. After that, Nishingadev speaking, Nishingadev bolchen, তুমি আমার কাছ থেকে এটা বর নাও বর নাও বরের কি প্রয়োজন প্রভু আপনি আমাকে দর্শন দিয়েছেন এটা তো যথেষ্ট না তুমি একটা বর নাও বারবার বারবার নৃসিংহদেবের প্রার্থনা নৃসিংহদেব বারবার বলছেন তুমি একটা বর নাও আমার থেকে আমি তোমার জন্য এসছি প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেবের সম্মান রক্ষার জন্য তিনি একটা বর প্রার্থনা করলেন কি বর যে প্রভু আপনি যখন বারবার আমাকে বর নেওয়ার জন্য প্রার্থনা করছেন ঠিক আছে যদি বর আপনার দেওয়ার ইচ্ছা থাকে তো লোকে আমাকে এমন বর দান করুন যাতে আমার হৃদয়ে আর কামনা বাসনা কোনো গন্ধ উত্থাপিত না হয় আমার হৃদয় আমার হৃদয়ে যেন কোনো কামনা বাসনা না আসতে পারে আমার হৃদয়ে যেন কামনা বাসনা কোনো না আসতে পারে কেন morning time I was discussing one anyabhilasha can, you know, produce countless jam. একটা অন্নবিলাস একটা অন্নবিলাস যদি আমার হৃদয়ে আজকে থাকে সেই অন্নবিলাসকে যদি আমি গোপন করবার চেষ্টা করি যদি আমার অন্নবিলাস আমি গুরু বৈষ্ণবের কাছে বলে দিই গুরুদেব আমার অন্নবিলাস আছে আই হ্যাভ অন্নবিলাস গুরুদেব ইউ সেভ মি দেন গুরুদেব ক্যান সেভ মি যদি কপট ভাব থাকে Annavilaske, very secretly I am going to keep inside my chest, inside my heart. আমি যদি আমার অন্নবিলাসকে কপটতা করে যদি আমার অন্নবিলাসকে কপটতা করে আমার হৃদয়ে গোপন করে রাখি তাহলে সেই অন্নবিলাস আজকে একটা অন্নবিলাস কালকে কাউন্টলেস অন্নবিলাস প্রডিউস করবে জন্ম দেবে একটা অন্নবিলাস তোমার জীবনে অনেক অন্নবিলাস তৈরি করে দেবে অন্নবিলাস তোমার জীবনে বিভিন্ন রূপ ধারণ করে আসতে পারে কখনো সততার রূপ ধারণ করে আসবে কখনো অনেষ্টি সততার রূপ ধারণ করে আসবে কখনো নৈতিক চরিত্র কখনো নৈতিক চরিত্রের রূপ ধারণ করে আসবে কখনো কখনো তোমার বিদ্যা মহা তোমার বিদ্যা শিক্ষা বিদ্যার অভিমান নিয়ে আসবে কখন কিভাবে তোমার অন্নবিলাস কখন কিভাবে কখন কিভাবে তোমার জীবনে অন্নবিলাস আসবে তা তুমি জানো না when and how anyabhilasha can come inside your heart you cannot understand any time even after serving Prabhupad for long time twenty twenty five years thirty year forty years after the anyabhilasha come তিরিশ বছর কুড়ি তিরিশ বছর পৌপাদের চরণের সেবা করে mind it serving Prabhupad even after serving Prabhupad growing anyabhilasha desire for money desire for pratishtha so anyabhilasha আমাদের জীবনে যে কোনো রূপ ধারণ করে আসতে পারে কোনো সেখানে গ্যারেন্টি নাই অন্নবিলাস আমাদের জীবনে যে কোনো রূপ ধারণ করে আসতে পারে কোনো গ্যারেন্টি নাই no guarantee no guarantee don't make any mistake কোনো রকম বৈষ্ণব অপরাধ কোনো রকম নাম অপরাধ কোনো রকম ধাম অপরাধ কোনো রকম আমরা যেন না করি কোনো রকম নাম অপরাধ ধাম অপরাধ কোনো কিছু যেন আমাদের জীবনে না হয় Jadi nam aparad, dham aparad, etc. Except jadi, you know, any kind of aparad coming, then automatically you can grow. Today no aparad, but tomorrow if you do aparad, then annavilas can come, contaminated your heart or your bhajan life is finished. Finish mean in the sense, finish mean in the sense you cannot get success. Finish in the sense you cannot get success in your bhajan. Success mean? What is your target? What is the target of your bhajan? You like to go to Gauranga Mahaprabhu or not? I don't know what is your target. Keeping আমি গুরু সেবাকে সম্মুখে রেখে আমি গুরু সেবাকে বৈষ্ণব সেবাকে সম্মুখে রেখে আমি গুরু সেবাকে বৈষ্ণব সেবাকে সম্মুখে রেখে ভগবানের সেবাকে সম্মুখে রেখে আমি আমার নিজের সেবার ব্যবস্থা করছি keeping guru guru seva as advertisement in front of me keeping Vaishnava Seva as an advertisement in front of me, I am, I am going to arrange my own Seva. Actually, very clever, I am very clever. I am very clever. In the name of Guru Vaishnava Seva, I am actually going to arrange my personal Seva. Is my guru বৈষ্ণবের সেবার নাম করে আমি আমার নিজের সেবার ব্যবস্থা করছি একমাত্র নৃসিংহদেব আর আমাদের গুরুবর্গ ছাড়া আমাদের কেউ রক্ষা করতে পারবে না সবচেয়ে সর্বাগ্রে আমাদের অনুভব করা দরকার সর্বপ্রথম first of all first of all সর্বপ্রথমে আমাদের জীবনে অনুভব করা দরকার যে আমরা আমরা কিছুই পেলাম না we are in the ocean of dainya humbleness Kaviraj গোস্বামী রাইট এই চৈতন্য জমি রাইছেন না কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামিত তো লিখছেন চৈতন্য চৈতন্য জমিতে লিখছেন কি লিখেছেন পৈষণ্য ব্রণপ্রীত বৈগুণ্য গুণ বৈগুণ্য গুণ হ্যাঁ বৈগুণ্য পৈষণ্য ব্রণপ্রীত দৈনার নবে নিমগ্নহম শ্রী চৈতন্য বৈদ্যমাশ্রয়ে all the vitals of my real self, all gone. Like the bookworm, বইয়ের পোকা উই পোকা বইয়ের পোকা যেন বইটাকে কেটে বইয়ের পোকা যেমন বইটাকে কেটে ঝরঝরে করে দেয় সেরকম আমার হৃদয়টাকে আমার যত দুর্গুণ আছে আমার যত ব্যাড কোয়ালিটিস আছে দুর্গুণ আমার যত পৈষণ্য ব্রণ পীড়িত হ্যাঁ বৈগুণ্য কীটকলিত বৈগুণ্য কীটকলিত পৈশূন্য ব্রণপীড়িত বৈগুণ্য কীটকলিত my real self already like book worm going to eat of book like all my desire and annavilas, everything going to eat up the vitals of my real self, gone. বৈগুণ্য কীটকরিত আর পৈশূন্য ব্রৌণপীড়িত or beastly character, beastly, beastly, beastly character and behavior appearing inside my heart. Oh Prabhu, I am helpless, I am in the ocean of Dainya. I am in the ocean of Dainya. How to save myself, I don't know. This way, I like to stop here today. Actually, time cannot permit to speak anymore. priya priya प्रियवियोग संयोग जन्म शोकाग्निना सकलजनिषुदह्यमान दुक्षौषधम तदपि दुक्षम अतद्धिया अहम भमो न भमामि वद मे तब दास योगम वाछकल्पतर्वश कृपा सिंधु पतितान पावन If I speak English and Bengali Katha, they become angry. But if I don't speak, your sitting here is useless. You are taking trouble to sit here for the 8 hours, 10 hours. So I have some feeling, now, so I'm speaking. <laughs> They become angry. Why Maharaj speaking? They like to hear Bengali Gatha.